ও সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আজকের ব্লগ শুরু করছি এই ব্লগের অনার মিস্টার ফাহিম শুক্রবারে নামাজ শেষ করে এখানে এসে সবাই আড্ডা দেয় এটা হলো আমাদের সুয়েল ভাই আর সুয়েল ভাইয়ের ভবিষ্যৎ উনি ঠিক আছে এটা হলো মোল্লা শামীম এই যে খুকন আরে খুকন আরে এটা তো চেয়ারম্যানের ছেলে চলে আসছে হ্যাঁ, রিয়াদ হিরো ঠিক আছে চকপাড়ার হিরো ঠিক আছে জামাই হতে পারলো পারা পারে নাই কিন্তু যায় সে কিন্তু চকপাড়ার হিরো ঠিক আছে সে লুক ভালো ছেলে ভালো মাঝে মাঝে দুর্গাপুর যায় ছেলে কিন্তু খারাপ না ঠিক আছে আর এটা ফাহিম তার দাড়ি আছে মোটামুটি মাসাল্লাহ দাড়িগুলা বাবা রে বাবা সে হয়েছে তো যাই হোক আজকে নামাজের পরে এখানে ঠান্ডা খাওয়া হচ্ছে ঠান্ডা তারপরে বিড়ি সিগারেট খাওয়া হবে তো খুবন এই চ্যানেলটা সম্পর্কে কিছু বলো ফাইমের চ্যানেল সম্পর্কে কিছু বলো সবাই ফাইমকে শুভকামনা কর হ্যাঁ। ফাইমের চ্যানেল ফাইমের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ সাবস্ক্রাইব বেল বেল বাটনটা চাপ দিয়ে দিবেন কি করতে চাস ফাইমের সম্পর্কে এই ভবিষ্যৎ কি আছে ফাইমের ভবিষ্যৎ ফাইম অনেক জ্বর হইল রেগুলার রেগুলার একটা করে ভিডিও দিবে এবং আপনাদের মাঝে নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসবে এইটাই এই কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত দিচ্ছি আল্লাহ হাফেজ